সুদিন দত্তের কবিতা এটা সুধীন্দ্রনাথ দত্ত একদা এমনই বাদল শেষের রাতে মনে হয় যেন শত জনমের আগে সে এসে সহসা হাত রেখেছিল হাতে চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তার আনত দিঠির বাণে একটি কথার দ্বিধা থর থর চুড়ে ভর করেছিল সাতটি অমরাবতী একটি নিমেষ দাঁড়ালো সরণী জুড়ে থামিল কালের চিরচঞ্চল গতি একটি পণের অমিত প্রগল্ভতা মর্তে আনিল ধ্রুব তারকারে ধরে একটি স্মৃতির মানুষী দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে সন্ধিলগ্ন ফিরেছে সগৌরবে অধরা আবার ডাকে সুধা সংকেতে মদমুকুলিত তারি দেহ সৌরভে অনামা কুসুম অজানায় ওঠে মেতে ভরা নদী তার আবেগের প্রতিনিধি অবাধ সাগরে উধাও অগাধ থেকে অমল আকাশে মুকুরিত তার হৃদি সাতিমণিময় তারি প্রত্যভিষেকে স্বপ্নালু নিশা নীল তার আঁখি সম সে কোমলতা খাসে খাসে পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম কিন্তু সে আজ আর কারে ভালোবাসে স্মৃতি পিপিলিকা তাই পুঞ্জিত করে অমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা সে ভুলে ভুলুক মন্নন্তরে আমি ভুলিব না আমি কভু ভুলিব না শাশ্বতী কবিতার নাম এটা একটা চিরন্তন প্রেমের কবিতা মানে দেখো এই কবিতার মধ্যে দিয়ে ভাষাই বলো এই ভাষার গভীরতা বলো বা অনুভবের গভীরতা বলো এটা একটা অন্য মাত্রায় একদমই তাই ঠিক বলেছ এবং তোমার কবিতাটা শুনতে